চার কান কাইটাছে হাই হাই মুশফিকে দুই চার কান কাইটাছে হাই তামা কাশায় কাপইরাছে গো কুইরাছে আঙ্গু বুক ফাইটা ফাঁসি আইতাছে আঙ্গু বুক ফাইটা হাসি যার কান কাইটাছে হাগো তামাক আশায় কাম কইরাছে গো কইরাছে আমগো ফাইটা হাসি আই বাহে রাখছে মুশফিক কিন্তু লুচ্চা মানুষে কামাইছে কত আকাম দুকাম কইরা তাইতে লালু বাড়াইছে এখন হইছে কান কাটা মুশফিক অনলাইন জুইরা খায় সুযোগ লজার কুই এমন হইয়াছে গড়িয়াছে ফাইটা হাসিয়া কাছে বুক ভাইটা হাসিয়া কাছে ওষুধের পাইতে হইল শিক্ষা এইবার পাইয়াছে গো পাইয়াছে আমগো দুঃখ ফাইটা হাসি আইতাছে সাইবার দিয়া সাইবার কিনি তোমরা পাইবা তার ঘরে মিশামিশি সাইবার দেখাইয়া মুশফিক হইছে বিশ্ব বেহায়া খরমের বাড়ি খাইয়াছে গো খাইয়াছে বুক ফাইটা হাসি আইতাছে আছে কপুইরাছে কপুইরাছে আমগো বুক ফাইটা <laughs> হাসি